धीरे धीरे हाथ हो जाए अपने आदमी सब मम्मी जी এয়ারটেল আর বিএসএনএল এর টাওয়ার ওই দেখো হেলিপ্যাডটার সামনে ওই তো মন্দির দেখা যাচ্ছে বোম বলে तो यार হেলিপ্যাডও দেখা যাচ্ছে सही है ना मौसम ठीक है কেদার- কেদারনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সবাই এখানে সেলফি ছবি তুলতে ব্যস্ত Ja, waar zijn de vier? Thank you.